হ্যালো বন্ধুরা আমার নাম হাসিম আব্দুল হালিম আর আপনারা দেখছেন হালিম ফার্নিচার আজকে দেখবো আমরা থ্রি ডোর আলমারি কীরকম হয় চলুন ভিডিওটি শুরু করা যায়